যদি ভালো করে দেখেন বেশিরভাগ ধর্মই বিভিন্ন ভালো কথা বলে তাহলে অন্য ধর্মের সাথে ইসলামের পার্থক্যটা আসলে কোথায় ইসলামের সাথে অন্যান্য ধর্মের পার্থক্যটা হচ্ছে যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় কিভাবে আমরা সেই ভালো অবস্থান অর্জন করব যেমন ধরেন বেশিরভাগ ধর্ম বলে চুরি করা উচিত না হিন্দু ধর্ম বলে খ্রিস্টান ধর্ম বলে ইসলামও একই কথা বলে তাহলে ইসলামের সাথে অন্যান্য ধর্মের পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে ইসলাম চুরি করতে নিষেধ করার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থানে যাব যেখানে কেউ চুরি করবে না